আকবর আল্লাহ আকবর আরে বন্ধু কোনো দিকে নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শুনবেন না বাবা দেখেন তো দেখি দিনী বন্ধুর মধ্যে কোনো প্রকার কোনো কমতি আছে নাকি যদি কমতি তাকে দোয়া করবেন আল্লাহ যেন মুরব্বীদের নজর অনুযায়ী তাওয়াজু অনুযায়ী আল্লাহ তালা যেন এই গোলামকে দান করে এ বন্ধু কোনো দিকে নজর নাই রে বাবা দেখেন তো বাদান তিনটা নরম হয় কিনা ছোট বয়সে কেন আপনি আল্লাহ অলি হবেন না ছোট বয়সে কেন আপনি দাঁড়িয়ে রাখবেন না আর চিটাগাং জাহাঙ্গীর ভাইরা তার কিতাবের মধ্যে বলেন কথাটা করাচির হজরত হাকিম নকল করে বলেন তুমি আমার বয়স আঠারো বারো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ বত্রিশ পঞ্চাশ ষাট সত্তর এরপর মাবুদের বয়ে কানতে পারলাম না জাহান্নামের আগুনে বয়ে কানতে পারলাম না কিন্তু রে যুবক তোমার চাইতে ছোট ছিল শিশু আলী আসগর হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু দুই হিদ্র এ বন্ধু বয়স মাত্র সাত বছরের বালক সাত বছরের পোলা এই সাত বছর বয়সী শিশু আলী আসগর আমার বন্ধুগণ মসজিদের কোণায় বসিয়া আমার বাইরা মাথাটা উঁচু করিয়া দুই হাত কেবলামুখী তুলিয়া বুক বরাবর দুরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি আলিয়াস গরুকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও অ বন্ধু সাত বছরের বালক আলিয়াস গর বলতেছেন আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও এ মুসলমান এ বাবা দি খুব খেয়াল করে কতগুলো শোনা চাই শিশু আলিয়াস গর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিন পাশে যে মুরব্বীরা ছিল এই মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহ এই বাচ্চা ছেলে এখনো তো বালেগ হয় নেই এখনো দাড়ি উঠে নেই এই অল্প বয়সে সে জাহান নামের কি বোঝে এই সাত বছরের বালক জাহান নামের কি বোঝে এই ছোট্ট বসে সে জাহান নামের আগুনের ভয়ে কান্দি মুসলমান বাইরে আমার মোনাজাত করতে করতে কান্দি কান্দি কান্দি কান্দি বড়রা নজর করে দেখতেছেন আলী আজগর চোখের পানি দিয়ে আমার বাইরা বুক বিদায় দিতেছে মোনাজ্জত যখন শেষ হয়ে গেল বড়রা সিদ্ধান্ত নিল আলী আসগরকে আমরা জিজ্ঞাসা করে দেখব আলী আজগর তুমি তো এখনো বালেগ হও নেই এই ছোট বয়সে তুমি কেন জাহান নামের ভয়ে এত বেশি কান্দ আমার বাইরা মোনাজাত যখন শেষ হয়ে গেল মুরব্বীরা আলী আজগরের কাছে যাইয়া কেউ বুকে জড়ায় দইরা কেউ পিঠের উপর হাত দিয়া আদর যত্ন করিয়া ডাক দিয়ে বললেন বাবা গ বলো তো দেখি আলী আজগর এখনো তো তোমার দাড়ি উঠে নাই এই বয়সে তুমি জাহান নামের আগুন বয়ে কান্দ কেন বলো তো দেখি এখনো তো তুমি বালে হও নাই আলী আজগর ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা আপনাদের নজর আমি ছোট মানুষ আপনাদের নজর আমি বালক মানুষ ও মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ কিন্তু আমি এই ছোট্ট বয়সে কান্দি জাহান নামের আগুনের বয়ে আমার কান্নার কারণ হইল দুইটা বুঝে থাকলে কথার জবাব দিয়ে বলেন কয়টা আর একবার বলো বন্ধু কয়টা আর একবার বলো ও তরুণ যুবক বন্ধুরা আর একবার বলেন কয় কারণ জাহান নামের আগুনের বয়ে কান্দার দুই কারণ আলী আসগর ডাক দিয়ে বলতেছেন আমি দুই কারণে কান্দি মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন কি কি কারণ তুমি বলো আলী আসগর ডাক দিয়ে বলতেছেন আমার এক নম্বর কান্নার কারণ হইল ওগো মুরব্বীরা আমি যখন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করতে করতে করতে করতে করতে করতে যখন আমি আলী আসগর আঠাশ নম্বর পাড়ায় যাই আঠাশ নম্বর পাড়ায় যাওয়ার পরে আমি যখন সুরাত তাহরিমের এই আয়াত قري يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا যখন এই আয়াত পড়ি এই আয়াত পড়ার পরে আমার ভিতরে একটা বুঝ পয়দা হয়ে গেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ইমান ওলাদেরকে ডাক দিয়ে বলছেন ইমান ওলারা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমরুপিরা আমি আমার মাবুদের এই ডাকটাকে এত প্রাধান্য দিছি আমার আল্লাহ আমার আল্লাহ আমার মাওলা আমার রব কত মোহাব্বত করে ইমানওয়ালাদেরকে আলিয়াজগুর গোর ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা গো আমি আলিয়াজ গোর ভালাইছি মা বাবার চাইতে আল্লাহ পাক ইমানওয়ালা বান্দা বান্দিদেরকে অনেক বেশি ভালোবাসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান মুসলমান কেন তুমি দাঁড়িয়ে রাখবা না কেন তুমি নবীর ঘরে আসবা না ওলামাই কারাম হক কেন ওলামাই কারামের সবত কেন নিবেন না কেন বুজুর্গ চিনবেন না কেন আমার বন্ধুগণ আকাবির আসলাফগণদের কথা মানবেন না গাইরে আলিমদেরকে কেন আপনি পরিহার করবেন না এ বন্ধু আলিয়াগুর ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা গো এক নম্বর আমি আমার মাবুদের মোহব্বতে কান্দি আমার আল্লাহ মার চাইতে বাবার চাইতে আমি আলিয়াজগরকে বেশি ভালোবাসি কেমনে আল্লাহ পাক মা বাবার চাইতে বেশি ভালোবাসি মুসলমান বাইরে রে খুব খেয়াল করে কতগুলো শোনা চাই কোন সন্তান যখন বিদেশে যায় বিদেশ যাওয়ার সময় দেখবেন মার কাছ থেকে বিদায় নেয় বাবার কাছ থেকে বিদায় নেয় আর ডেকে ডেকে ডেকে বলে মা গ আমি বিদেশ যেতেছি আমার জন্য দোয়া করবা তোমার আমার মা দেখবেন সন্তানদের মাথা নাড়ায় ডাক দিয়ে বলে বাবা গো বিদেশ যাইতেছ কিন্তু কাজের ভারে পড়িয়া বাড়িতে ফোন দিতে ভুইলা যাও না বাবা বাড়িতে ফোন দিয়ে ভুইলা যাও না কথা বলেন ঠিক না বেঠি ওরে মুসলমান মা বাপ যদি এই কথা বলতে পারে তোমার আমার মা বাবার চাইতে আল্লাহ পাক অনেক দয়ার আল্লাহ একটা ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ আবার বলেন না আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা শিশু আলী আসগর এই কথা বুঝাইতে যাইয়া আমার বন্ধুগণ আমার বাবাজিরা দেখবেন মা বাবার চাইতে আল্লাহ কত দয়া করে মা বাপ যদি বলতে পারে বিদেশে যে আমারে বুইলে দেশ না মাঝে মাঝে বাড়িতে ফোন দিই এরা মুসলমান ওলামাই কারামের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আমার আল্লাহ দেড় হাজার বছর আগে বান্দারা দুনিয়াদারি পাইয়া যেন আল্লাহকে ভুইলা না যায় আমার মালিক আমার আল্লাহ কত মহাব্বত করে বান্দাদেরকে বলে كُلِّ وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ بَلْ اللَّهَ أَكْبَرُ আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লা গোলাম রে দুনিয়ায় যায় দুনিয়াদারি পায় আমারে বুইলা দেশ না এই বক্তা মানুষের পাবলিকের স্বরূপ পাইয়া আমি আল্লাহরে বুইলা দেশ না আকাবিরদেরকে বুইলা দেশ না থানবীর সিলসিলা বুইলা দেশ না মাদানির সিলসিলা বুইলা দেশ না বড়দেরকে কটাক্ষ করিস না বড়দের পায়রবি বাদ দিস না কারণ আমি আল্লাহ তোরে দুনিয়াদারি দিয়ে তোরে আমাকে ভুলতে বলি নাই ওয়ালা তাকুনু كالذين نسوا الله ওগো মুসলমান কোন দিকে নজর নাই অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বড়দের দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব আমার বন্ধুগণ এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে মা যেতে বাবার চাইতে আল্লাহ অনেক বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না ব্যাঠি বাবাজি সেই আলিয়াস ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা আমার বাবুদের মহাব্বত আমি কান্দি এটা হলো জাহান নামের আগুনে ভয়ে কান্নার কারণ এক নম্বর কান্নার কারণ এবার বলতেছে তোমার দুই নম্বর কান্নার কারণ কি বলো আলিয়াস ডাক দিয়ে বললেন মুরব্বীরা আমার দুই নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াতের মধ্যে আমি নজর করে দেখছি ওয়াকুদুহান্নাস ওয়াল হিজাব ওই একে আয়তের মধ্যে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলেন ওই আগুন থেকে ইমানওয়ালারা বাঁচ যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর ও গমরুব্বীরা মানুষ শব্দটা দেখি আমি কান্দি আমার বাইরারে বড়রা ডাক দিয়ে বললেন আলিয়াস গর এইটা তো তোমার কথা বলা হয় নাই এটা তো বড় বড় লোকের কথা বলা হয়েছে যারা বুঝমান হওয়ার পরও নামাজ পড়বে না যারা বুঝমান হওয়ার পরও মসজিদে যাবে না যারা ধনী হওয়ার পরও হজ করবে না যারা ধনী হওয়ার পরও জাকাত দিবে না যাদের শক্তি সামর্থ্য থাকার পরও যারা ইসলামী আন্দোলন করবে না যারা হক কথা বলবে না ওই মানুষদের কথা বলা হয়েছে কিন্তু তুমি তো এখনো বালে ঘ নেই এখনো তো তোমার বয়স হয় নেই আলিয়াস ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা গ আপনাদের নজরে আমি ছোট মানব আমার বয়স সাত বছর কষ্ট হচ্ছে আপনাদের পিছনের বাইরা বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু জোরে সোরে বলেন তো দেখি আল্লাহ আকবর সামনের বাইরা পিছনের বাইরা বলেন আল্লাহ আকবর আর একবার বলেন পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন এবার সামনের বাইরা পিছনের বাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর মোহব্বত থাকলে কাদিয়ানিদের দালাল হওয়া যাবে না কথা বলেন না কেন চোখটি বুঝে মুখটি গুজে থাকবো কত কাল দেশটা মোদের চুষে নিল কাদিয়ানিদের দালাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবো কত কান দেশটা মোদের চুষে নিল ভণ্ড পীরের পাল দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালাচা মুন্ডাগুলা অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা বাংলার এই জমিনে কোরআন সুন্নার আলো জ্বালা বাংলার এই জমিনে দেওবন্দের আলো জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালাচা মুন্ডাগুলা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কি মুসলমান আওয়াজ দেন না কেন কথা বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময় আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লিল্লাহ থাকবে যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না তারাও কাফের দেখেন কে আসতে বলে যে আসতে বলবে মনে করবেন ঠান্ডায় ভয় পাইয়া ইমানি আন্দোলন বাদ দিয়ে দিছে এই এই তুমি বসো তো একটা সার্কাস লুইছেন বল কাদিয়ানিরা কাফের সন্দেহ আছে যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের তারাও কাফের ঠিক কিনা এই জন্য একটা স্লোগান মুখস্থ করা দরকার এখন এইটা ইমানি দায়িত্ব হয়ে গেছে এটা ইমানি দায়িত্ব গেছে আমাদের বুজুর্গরা বলেন স্লোগান দিবা কাদিয়ানিরা কাদিয়ানিরা লোকেরা বলবে কাফের কাফের কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাদিয়ানিরা আমি বলবো সংসদে আইন চাই আপনারা বলবেন নবীর পরে নবী নাই আসতে কয় ডরা বাতিলরা যেন কয় কি ব্যাপার ওইখানে তো সম্মেলন হইতেছে পিছনের লোকেরা কয় না লোক চুপ ওয়ালের বাইরে যারা দাঁড়ায় এরা কি মুসলমান না নাকি কেউ নবীর মোহাম্মত অন্তরে নাই আল্লাহর ভালোবাসা চায় না ওয়ালের বাইরে যারা আছেন আপনারাও বলেন যে আমরা ওয়ালের বাইরে থাকলে কইব আমরা ইমানের বাইরে নাই কাদিয়ানিরা কাদিয়ানিরা আপনারা না পিছনে বাইরে কাদিয়ানিরা কাদিয়ানিরা কইতাছে এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে কাদিয়ানিরা কাদিয়ানিরা সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে বলেন কাদিয়ানিরা কাদিয়ানিরা সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাদিয়ানিরা কাদিয়ানিরা কাদিয়ানিরা যেখানে ওলামাই কেরাম যেখানে সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাদিয়া কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের আল্লাহ কবুল করুন বলেন আমিন মুসলমান ভাইরারে আমার ইমানের স্পিরিট থাকলে অবশ্যই আপনার দিলের মধ্যে নবীর মোহাম্মতের জন্ম হবে কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু আলিয়াত ডাক দিয়ে বললেন মুরব্বীরা গ আপনাদের নজর আমি ছোট মানুষ আমার বয়স অল্প সাত বছরের বালক কিন্তু আমার এক নম্বর কান্নার কারণ জাহান নামের আগুনের ভয় সেটা হলো আমার আল্লাহর মহাব্বতে কান্দি এবার বলতেছে তোমার দুই নম্বর কান্নার কারণ কি বলো ডেকে ডেকে বলতেছেন হজরত ওগো ওগো আমার মুরব্বীরা আমার দুই নম্বর কান্নার কারণ হইল আল্লাহ বলছেন ওই আগুন থেকে ইমানওয়ালাদের আল্লাহ বাঁচতে বলছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর অ মুরব্বীরা মানুষ শব্দটা দেখে আমি কান্দি আপনারা বলতেছেন এই মানুষ বড়দের কথা বলো হয়েছে আমি নাবালেগের কথা বলা হয় নাই কিন্তু মুরব্বীরা গ আমি আমার মায়ের রান্না করার দৃশ্যটা যখন নজর করে দেখছি আমার মায়ের রান্না করার দৃশ্য দেখার পরে আমার দিলের মধ্যে আর একটা বুঝ পয়দা হয়ে গেছি দ্বিতীয় নম্বর কান্নার কথা আমি বলছি আমি একজন ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা আমি যখন দেখছি আমার মা যখন রান্না করে লাকড়ি দিয়ে যখন চুলার মধ্যে আগুন ধরায় রান্না করার জন্য যখন চুলার মধ্যে আগুন ধরায় ও মুরব্বীরা আমার মা কোনোদিন বড় লাকড়ি দিয়ে আগে চুলার মধ্যে আগুন ধরায় নাই আমার মা আমার মা সব সময় ছোট ছোট লাকড়ি দিয়া গে চুলার মধ্যে আগুন ধরাইছি এই ছোট লাকড়ির গায়ে যখন ধাধা করে আগুন ধরে উঠছি তখন আমার মা এই আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে দিছি ও মুরব্বীরা আমি করার বয়স সাত বছর কিন্তু আমি চিন্তায় পারেশান হয়ে গেছি না জানি আমার আল্লাহ আমি আলিয়া গরু ছোট্ট মানুষটাকে দিয়া আমার আল্লাহ জাহান নামের আগুন আগে গরম করে এরপরে বড় মানুষদেরকে জাহান নামের মধ্যে প্রবেশ করাইতে পারি ও বন্ধু ছোট্ট বালক সাত বছরের বলা আলী আজগর যদি এই সিদ্ধান্ত নিয়ে কান্নাকানি করতে পারি তুমি আমি অরুণ তরুণ যুবকেরা কেন দাড়ি কাটাবার দেব না কেন জাহান নামের আগুনে ভয় করব না হকানি উলামায় কেরামের কত দাম মুসলমান বন্ধু হুজুরে অল্প সময় যেহেতু বড়দের নির্দেশে কথাটা বলে বিদায় নিয়ে চলে যাচ্ছি খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আল্লাহ পাক বলছেন নবীজি যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসারী হয়ে যায় এ বন্ধু আকাবিরদের কিতাব থেকে ছোট্ট আলিয়াসগরের কথা বলে দিলাম এবার আসেন হাদিস থেকে আর একটা ছোট্ট বালক সাহাবির কথা বলে দিই ছোট্ট বয়সের বালক বারো তেরো বছরের বালক সাহাবি কেমন নবীর অনুসারী ছিলেন বাবা আমার বন্ধুগণ আমার বাবা দিরাও এ মুসলমান পর্দার অন্তরের মা বোনেরাও সাহাবি তলহারদিয়াল্লাহু তালানহু পিতা পুত্র দুইজন মিলিয়া আল্লাহর নবীর তকরি শুনলেন আল্লাহ নবীর বয়ান শুনলেন আমার আপনার পেয়ারা রসু বয়ান যখন শেষ করে দিলেন সমস্ত সাহাবের কারণ যার যার মতন বাড়িতে চলে যাচ্ছি পিতা পুত্র দুইজন মিলিয়া যখন বাড়ির দিকে রওনা দিছে ওগো বন্ধু হজরতে বরারা দিয়ে আল্লাহ তালানহু নজর করে দেখে তলহা খালি বারে বারে পিছে ফিরে ফিরে ফিরে তাকায় হজরতে বরাত নিজের ছেলে তলহাকে ডাক দিয়ে বলে তলহা তুমি পিছনে ফিরে ফিরে কিসের জন্য এত তাকাও হজরতে তলহা ডাক দিয়ে বলে আব্বু গ আমি পিছনে ফিরে ফিরে তাকাইয়া অন্য কোনো দৃশ্য আমি দেখি না আমি আমার দয়ার নবী এতিম নবীর চেহারা দেখি চেহারা দেখি যত দেখি তত মায়া লাগে গো আব্বা আজকে তো আমি নবীর সামনে বসতে পারি নাই আপনারা তো বড় মানুষ মুরব্বী নবীরে বেশি বেশি দেখছেন আজকে আমার তৃপ্তি মিটে নাই এই জন্য আমি যেহেতু চলে যাচ্ছি ওই যে এখন আমার নবী হুদরাখানায় ঢোকে নাই ওই নবীকে আমি দেখে আমার মন ভরাইতেছি এ বন্ধু তলহা দেখতে দেখতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে হজরত বড় ডাক দিয়ে বললেন তলহারি তুমি কেন কান্দ বল বলো তলহা ডাক দিয়ে বললেন বাবু গ এই এতিম নবীর চেহারা দেখে আমার একটা কথা মনে হইয়া গেল এত সুন্দর মায়ার চেহারার মানুষ তার টাইপের ছেলেরা কেমনি পাথর মারছি এত সুন্দর মায়ার সুন্দর চেহারার মানুষ তার টাইপের ছেলেরা কেমনি পাথর মারল এরা কি জানতো না এরা কি বুঝতো না আমার নবীর মা এরা কি জানতো না আমার নবীর বাবা নাই এই কথা বলে আর কান্দি ও বন্ধু এক পর্যায়ে হজরতে তল্লার ডাক দিয়ে বললেন আব্বা আপনি যদি আমাকে একটু হাটটা ছেড়ে দিতেন ওই যে পয়গম্বার নবী আলাইসালাম এখন হুদ্রাখানায় ঢোকে নাই আমি আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর চেহারাটা মন ভৈরা দেখতাম হজরতে বড় ডাক দিয়ে বললেন যাও বাবা যাও এটা তো আমার তকদিরের ব্যাপার এটা তো আমার কৃষ্ণজীবের ব্যাপার আমার ছেলে নবীর এত পাগ এইবারও হজরতে তল্লা একটা দুর্ম মারিয়া গেছি দৌড় মারিয়া যাইয়া বিশ্ব নবীর সামনে দাঁড়াইছি নবীজির সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন ইয়া আমি আপনার পাগল আমি আপনার আশিক আমি তলা সব চাইতে আপনার বেশি ভালোবাসি ওগো নবী আমার জীবনটার চাইতেও বেশি ভালোবাসি নবী বললেন তাই নাকি হজরতে তল্লা বললেন নবী শুধু আমার চাইতে না ওই যে আমার বাবা বড়া দাঁড়ায় রয়েছি ওই বাবা বড়ার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আপন পিতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন তলহারে যদি তাই হয় তোমার কোমরে খন্দর দেখা যায় তোমার তো খন্দক তোমার কোমরে তরবারি দেখা যায় ওই খন্দরটা তরবারিটা বের করু এইবার বারো বছরের বালু ঘগ্রতে তোলা খন্দর বের করলেন তরবারি বের করলেন আল্লাহ নবী এই খন্দরটা হাতে দিয়া দাগ দিয়ে বললেন তলহারে ওই যে তোমার বাবা তারা রইছে আমি পয়গম্বার তুমি তলহাকে বলতেছি তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও যাও যাও কল্লা কাঠ হজরতে তলহা তরবাইটা উঁচু করে খন্দরটা উঁচু করে বলে ওগো দয়ার নবী আপনি বলছেন আমার বাবার কল্লা কাইটা দিতে কে আমার বাবা কে আমার মা এইটা আমি দেখবো না কোনো বিজি আপনি খুশি হইলে আল্লাহ খুশি হজরতি তোলা একটা দৌড় মারছে বাবার কল্লা কাটার জন্যে ও বন্ধু সাহবাইকে আমরা সবাই অবাক দৃষ্টিতে তাকা রইছি কি পাগল আহারে নিজের বাপের কল্লা ডকাইটা ভালাইতে দৌড় মারছে এত ভালোবাসি তিম নবীরে এরে চট্টগ্রামের উম্মতে মোহাম্মদিরা কোন কারণে হকানি উলামা একরামের পক্ষে আসবা না এখন নবী নাই নবীর ওয়ারিস ওলামা একরাম আছে কথা বলেন ঠিক না ব্যাঠি হাদিসের মধ্যে আছে কোনো এলাকার রাস্তা দিয়ে কোনো হক্কানি আলেম হেঁটে গেলে ওই এলাকার মুদ্রাবাসীর কবর আজাব আল্লাহ পাক চল্লিশ দিনের জন্য বন্ধ করে দেন এ বন্ধু এ বাজার কোনো নজর নাই হজরতে তলহারা দিয়ে আল্লাহ তালানহু এই তরবারি বা খন্দরটা নিয়ে যখন দৌড় মারছি বাবা তলহার দিকে তাকায় রয়েছি তলহা বাবা দিকে তাকায় রয়েছি তলহা একটা কথা কথা বুঝলেই ভালাইলো আব্বা কিছুই করার নাই নবীর হুকুম মানবার চাই নবী যখন দেখলেন বাবের কল্লায় কোপ দিয়েই দিবি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহ পাগল দেখছি আমার পাগল এইরকম দেখি নাই ও আল্লাহ তলহার দোরমার দিকে প্রমাণ হইয়া গেছে তলহা আমার সবথেকে বেশি ভালোবাসি এইবার আল্লাহর নবী তলহাকে ডাক দিয়ে বললেন তলহা থামো তুমি তোমার বাবার কল্লাই কূপ দিও না ওগো তলহা তুমি থামো তোমার এই যাওয়াটা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি আমার সবচেয়ে বেশি ভালোবাসো আল্লাহ নবী এই কথা বলার পরে আল্লাহ নবী দুটি হাত উঁচু করছেন হজরতে তলহাকে বুকে ধরে ধরবেন এইবার তলহা আমার বন্ধুরি খন্দরটা কমারে ঢুকাইয়া একটা দরমাইরা আল্লাহ নবীর বুক বরাবর আইসা গেছে নবীজি তলহাকে ধরে ধরলেন তলহাকে ধরে ধরিয়া আল্লাহ নবী তলহার পিঠের উপরে তিনটা থাবরা দিয়া বললেন ওগো আল্লাহ এই তলহা আমার এই তলহা আমার এই তলহা আমার আল্লাহ আকবার মুসলমান বাইরার আমার আল্লাহ নবী বললেন এই তলহা আমার সাহাবাই কারাম বললেন ইয়ার রসুলাল্লাহ এই তলহার বাবার নাম তো বরা আপনি তলহা হইল কেমনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বরা কয় সাহাবাই কারাম ডাক দিয়ে বললেন ওই তো ওই এইবার আল্লাহ নবী বললেন বরা এদিকে আসো হজরতে বরা নবী সামনে আসলেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন বরা তোমার ছেলে তল্লা আজকে কি কাজ করছে দেখছো নাকি এই কাজের দ্বারা আর কি বাকি রইল নাকি তল্হা আমার ও তলহার বাবা বরা আমি পয়গম্বার যেহেতু বলছি তোমার তল্হা আমার এরা বরা আমি নবী তুমি বরাকে বলে দিলাম তোমার তলহা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীরে খবর দিব আমি নবী নিজের দুইটা হাত দিয়া তোমার তলহারে গোসল করে দিব আমি নবী তোমার তলহারে গোসল করাই দিব তোমার তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিবা আমি নবী আমার দুই হাত দিয়ে তোমার তলহার গায়ে কাপড় কাপড় পেঁচাই দিব আমি নবী তোমার তলহার জানাজার ইমামতি করব। আমি নবী নিজে কোলে করে নিয়ে তলহার লাশটা কবরে নামায় দেব সবাই চোখের কোনায় পানি জমা কইরা কান্দে তাইলে তো তল্লার বেশি দিন বাঁচবে না তল্হা তো মারা যাবে কারণ আল্লাহ তো তার পায়গম্বারের আশা ব্যর্থ হইতে দিবে না ও বন্ধু এই চিন্তা ভাবনা করে কান্দে আহা কি পাগল করলো নবীরি কি নবীর পাগল হইয়া গেল সমস্ত সাহাবিরা কান্দে আমার ভাইরা তলহ কান্দে কিন্তু তলহা কান্দে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার আর দেরি সহ্য হয় না জলদি করে মালাকুল মত পাঠাইয়া দাও আমি আমার নবীর বরকতি হাতের গোসল চাই হে বন্ধু হজরতে তলহা এইভাবে বললেন অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা আল্লাহ নবী ওই জায়গায় স্থানান্তর হইলেন নবীজি বিদায় নিয়ে গেলেন ওখান থেকে কয়েকদিন পরে হজরতে তলহা মারা গেল আমার বন্ধুগণ আমার ভাইরা তলহার বাবা কাউরে না জানে মাটি দিয়ে দিলেন ও বন্ধু একজন সাহাবি কয়েকদিন পরে দিনের রসুল মদিনার বুলবুলের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন পয়গম্বর শুনছেন নাকি আপনার তলহা ইন্তেকাল করছে নবী ডাক দিয়ে বলতেছেন আমার তলহা যেহেতু মারাই গেছি দেরি করো কেন চলো যাই জলদি করে যাই তলহারে কবর দেওয়া লাগবে তলহার লাশ আমি দুই হাত দিয়া গোসল করিয়া দিব আবার বাইরারে সাবি ডাক দিয়ে বলে নবী গো আর যেতে হবে না তলহার বাবা তো কাউরে না জানায় মাটি দিয়ে দিছি বিশ্বনবী বললেন তলহার বাবা আমার না মাটি দিল কারণ কি চলো যাই তলহার বাবার কাছে জিজ্ঞাসা করি এবার আল্লাহ নবী আমার বন্ধুগণ তলহার বাবার কাছে ইচ্ছা বললেন কিরে বরা কথা ছিল তোমার তলহা আমার তোমার তলহা মারা গেলে আমি নবীরে খবর দিবা আমি নবী তোমার তলহারে গোসল করে দিম এইবার হজরতে বরা ডাকতে বললেন নবী গো আমারে মাপ কইরে দিবি আমি যে আপনারে জানাই নাই এইটার পিছনে আমার ছেলের কথা ছিল বলে তোমার ছেলের কি কথা ছিল আমারে বলো হজরতে বরা বলে নবীজি আমার তলা যেদিন মারা যাবে ঠিক মৃত্যুর দুই দিন আগে আমার তলহা আমার হাতটা দুইটা ডাক দিয়ে বললেন আব্বা আব্বা গু দুনিয়ার সবাই জানে নবী আমারে গোসল করে দিব আমি মারা গেলে নবীজি আমারে কবরে শোয়া দিবে কিন্তু বাবা গো আমি তলহা চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই বাবা নয় আমার নবীর শত্রুর অভাব নাই আমার নবীর শত্রু এলো কাপের বেইমান মুনাফেকেরা ওগো বাবা আমি তলহা যদি রাত্রিবেলায় মারা যাই আর রাত্রির আধারে যদি আমার নবী আমারে মাটি দিতে আসি আর আল্লাহর নবীর একা পাইয়া যদি কাপের বেইমান মুনাফিকেরা আমার নবীরে মারে আমি তলহা আমি আমার আল্লাহর কোন মুখ দেখাবো আমি আমার নবীরে কি জবাব দেব তাই আব্বা আমি আপনাকে বলতেছি আমি তলহা দিনের বেলা মারা গেলে আপনি আমার রসুল্লে খবর দিবে রাত্রিবেলায় মারা গেলে আমার রসুল্লে খবর দিবেন না আল্লাহ আকবার ওগো আমার তলহা তো রাত্রিবেলায় মারা গেছি আল্লাহ নবী বলতেছেন আহা তলহা আমার এত ভালোবাসি এইবার নবীজি ডাক দিয়ে বললেন রে তোমার তলহার কবর কই হজরতে তলহার বাবা ডাক দিয়ে বলতেছেন ওই তো ওই জায়গায় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহ এই তলহা আমার এই তলহা আমার আল্লাহ বললেন জিব্রাইল আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও তলহা শুধু নবীর না তলহা আল্লাহা আমি আল্লাহ আর একবার বলেন না আল্লাহ আকবার আল্লাহ পাক সেই কথারই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে বলেন কথাটা কার আবার বলেন কথাটা কার আমরা কারা কারা আল্লাহর ভালোবাসা চাই লিল্লাহ তাকবীর মুসলমান বাইদার আমার হাত নামান আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার অনুসারী হওয়া লাগবে বিশ্বনবীর অনুসারী হইতে হবে আর নবীদের সাচ্চা অনুসারী হইতে গেলে ওলামায় দেওবন্দের এত্তেবা করা লাগবে কথা বলেন ঠিক না ব্যাঠি আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি সেই এত্তেবা শিখাইতে যাইয়া আমার বন্ধুগণ মহিউসুন্না শাহ আবলক রহমতুল্লাহ বলেন তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায় কথা বলেন কয় কাজের কাজের মাধ্যমে তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের মোহাব্বত পাওয়া যায় এক নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে মনে আছে এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে দুই নম্বর হক্কানি ওলামাই ক্রামের সহবত নেওয়ার মাধ্যমে তিন নম্বর কলবের মধ্যে সব সময় আল্লাহ পাকের জিকির চালু করার মাধ্যমে এখন আপনারা বলেন এই তিনোটা কাজ আকাবিরদের নমুনায় আকাবিরদের নকশায় দেওবন্দের প্ল্যান মোতাবেক আমার বন্ধুগণ কৌমি মাদ্রাসায় হয় কি হয় না তাইলে বলেন কৌমি মাদ্রাসা ছাত্র শিক্ষকদের কে মোহাব্বত করে এখন যদি কেউ বলে চামড়ার দাম কমায় দিলে কৌমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আমার বাইরা সম্ভবত জ্ঞানের ভুল আছে তাদের কৌমি মাদ্রাসা কারো চামড়ার উপর নির্ভরশীল নয় কৌমি মাদ্রাসা হাটাদারি থেকে শুরু করে ওইদিকে দারুণ দেওবন থেকে শুরু করে আমার বন্ধুগণ বিশ্বের আনাছে কানাছে ছোট বড় যত কৌমি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা ছেলে মাদ্রাসা সমস্ত মাদ্রাসাগুলি টেকে আস টিকে আছে আমাদের আকাবিরদের চোখের পানির বরকতে কথা বলেন ঠিক না ব্যাঠি আরো জোরে বলেন ঠিক কিনা কারণ আমাদের বুজুর্গদেরকে আল্লাহ মোহব্বত করে কে মোহব্বত করে ও বাজান এই বুজুর্গদের পক্ষে থাকলে আমাদেরকে কে ভালোবাসবে সেই আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না সেই আল্লাহর ভালোবাসা পেতে গেলে এইরকম আলমার কাজুল ইসলামী মাদ্রাসার দরকার আছে না নাই এই জন্যে হাটাদারির হজরত বলেন গ্রামে গ্রামে মক্তব বানাও গ্রামে গ্রামে মক্তব বানাও কাদিয়ানিরা এমনি বিদায় নিবি কথা বলেন ঠিক না বেঠি নামার আগে যেহেতু আর পাঁচ মিনিট সময় আছে নামার আগে আমার বন্ধুগণ মূল কথাটা আমি বলি যারা লেখালেখি করতেছেন যারা বলতেছেন কৌমি মাদ্রাসা জঙ্গি তৈরি করার কারখানা আল কায়দা তৈরি করার কারখানা তাদেরকে বলে দিই লেখালেখি একটু ভালো করে করবেন সলিড কথাটা লিখবেন নাইলে কি হবে লেখালেখি করে কি হবে লেখা লিখির কলমবাজির এই মহারা সমাজের আসল চিত্র যদি নাজি তুলে ধরা কি হবে লেখা লিখির কলমবাজির এই মহারা সমাজের আসল চিত্র যদি নাজি তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা জরে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে কি হবে ধোকা দিয়ে সমস্যা কি তবে কি যাবে রুখা দুর্নীতি কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি কি হবে ছাত্র সে যে চমু খাইয়া সনাত খানা যদি হা বিদ্যালয়টা খুনি লুকের আড্ডা খানা আপনারা আস্তে কথা বলতেছেন জোরে বলেন ঠিক কিনা কি হবে ছাত্র সেজে চমুক খাইয়া সারাদ খানা যদি হা হ্যাঁ, বিদ্যালয়টা খুনি লোকের আড্ডা খানা এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটা কি কি হবে ধোকা দিয়ে বিবেকটা কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি কি হবে না মাদ্রুদা ইমানদারির বড়াই করে যদি ঘুরে ফিরে কাদিয়ানিরা ক্ষমতায় বসে কথা বলেন ঠিক কিনা নামার আগে এই কথাটা মুরব্বীদের পক্ষ থেকে বলছি আমার ভাইরা যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না যারা দাওয়াত তবলিগের মধ্যে গায়ের আলেমের ইত্তেবা করতে যাইয়া হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করতেছ যারা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার ষড়যন্ত্র চালাইতেছ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপচা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ওলামায়ে দাওবন্দের নকশা নকশায় নমুনায় খানকা মসজিদ তবলিগের মেহনত মাদ্রাসার দর্শ আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা হবে ততদিন পর্যন্ত কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন সরকার কাউকে দিয়ে কোন জায়গার সন্ত্রাস দমন করিতে পারিবেন না সম্মানিত উপস্থিতি কাজেই আমি মুরব্বীদের পক্ষ থেকে বলতে চাই যদি আবার ডাক আসে আমাদের আমাদের বুজুর্গ আমাদের মুরব্বী পরম সদ্য মুরব্বী হাটাদারি মাদ্রাসার পরিচালক তিনি এই বুড়ো বৃদ্ধ বয়সে বলেন আমার একটা তামান্না এই বৃদ্ধ বয়সে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক আর কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে যদি আবার আর একটা সাতটা চত্বর কায়েম করতে হয় আমার বন্ধুগণ জাতির রাহবার রাষ্ট্রনায়ক আল্লামা সহ যদি আবার বাবুনগরী সহ আবার সৈয়দ ফয়দুল করিম সহ সমস্ত পুত্র করে আমাদেরকে আবার ডাক দেয় শুধু রক্ত নয় জীবন দিতে প্রস্তুত থাকবো বাতিল মাথা নত করবো ইনশাআল্লাহ জি ভাইরা আমার আমার বন্ধুগণ তাইলে বলেন আল্লাহর মহব্বত পাইতে গেলে কয় কাজ করতে হবে কয় কাজ তেলাওয়াতুল কোরআন হক্কানি পীর আর কলবের মধ্যে কার জিগির চালু রাখা এই তিনটা কাজ আমরা শিখতে পারবো ওলামায় দেওবন্দের নকশায় নমুনায় যে মাদ্রাসাগুলো আছে কৌমি মাদ্রাসা এই কাজগুলো আমরা শিখতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এই আংশিক আলোচনা শুনে আগে আমাকে আমল করার তৌফিক দান করুন